শান্তিতে বসবাস করার জন্যই আমরা যুদ্ধে লিপ্ত হই অ্যারিস্টটল মানুষ স্বভাবতই একটি রাজনৈতিক প্রাণী অ্যারিস্টটল সমস্ত জ্ঞানের সূত্রপাত হয় নিজেকে জানা থেকেই অ্যারিস্টটল ধারণা থেকেই সত্যের উৎপত্তি অ্যারিস্টটল হৃদয়কে শিক্ষিত না করে মনকে শিক্ষিত করা মোটেই শিক্ষা নয় অ্যারিস্টটল জ্ঞানীরা ধন সঞ্চয় করেন অর্থ পিসাজদের মুখাপেক্ষী না হওয়ার জন্য অ্যারিস্টটল জ্ঞানী লোক কখনো সুখের সন্ধান করে না অ্যারিস্টটল প্রতিটি মানুষ কথা বলে অভিনয় করে এবং তার চরিত্র অনুযায়ী জীবনযাপন করে অ্যারিস্টটল যে তার ভয়কে কাটিয়ে তুলতে পেরেছে সে সত্যই মুক্তি পাবে অ্যারিস্টটল সুখ আমাদের উপর নির্ভর করে অ্যারিস্টটল সুখী হলো জীবনের মূল অর্থ উদ্দেশ্য লক্ষ্য এবং সমাপ্তি অ্যারিস্টটল